আমার আগে নামাজ ঠিক আছে রোজা হইলে এক ফরজ নামাজে পাঁচ ফরজ স্যার আমি নামাজটা পড়মু আপনি আমার লাগে ইচ্ছা হইলে চলেন যাইতে পারেন নাহলে আপনার গাড়ির চাবি আমি নামাজ না পড়ে স্যার যাবো তুমি বাসায় যেয়ে নামাজ পড়ে চলো মন চাইলে আমার বেতন দিয়ে নামন চাইলে নাই না বেতন বেতন চাকরি পরে কথা চলো নামাজ চলো আগে আগে বাসায় যাই বাসায় যাওয়ার পর বাসায় নামাজ পড়ো সরি ম্যাডাম আমার আগে নামাজ তারপরে লোক চাকরি তোমার